সত্যি কি আমাকে বলো তুমি চাও সত্যি কি সত্যি সত্যি তিন সত্যি দিব্যি দিব্যি দিব্যি তোমার দিব্যি চাওয়া তোমায় পাওয়া সবই যে স্বপ্ন লাগে এত রঙিন এই পৃথিবী লাগবে ভাবিনি আগে চোখে স্বপ্ন সাজা সত্যি কি আমাতে তুমি মরতে চাও di, di, di, তোমার প্রেমে প্রথম ছোঁয়ায় আমি যে বদলে গেলাম অনেক কিছু হারিয়ে আবার সবই যে ফিরে পেলাম সত্যি কি আমার তুমি চাও সত্যি কি আমাতে তুমি মরতে চাও সত্যি সত্যি সত্যি দিন সত্যি